এইটা না আমার মোবাইলটা এইটা না রং পার উঠবে তারা কত দু হাজার কত হলো দুই দুই শূন্য শূন্য নয় হরিণ দুটো কোথায় গেল ওই যে হরিণ দুটো সিগারেটটা দেখে না দেখলে আবার ওই যে হরিণ দুটো হ্যাঁ এই জায়গাটায় আসছে ওই যে বাধ্য ভিডিও করতে হচ্ছে আমার সে ক্যামেরা এ হচ্ছে প্রবলেম করছে হ্যাঁ গন্ডারটা গন্ডারটা গন্ডারটা ভালো আসছে গন্ডারটা যদি নেই ওই দেখুন গন্ডারটা হাসিদের সঙ্গে খেলা করছে ঘ্যামা এসছে গন্ডারটা ওই দেখো শত্রু আছে না ঘাস খাচ্ছে হ্যাঁ ঘাস খাচ্ছে কেউ হ্যাঁ এর ভিতরে আর ঢুকতে দেয় না না তাহলে এইটুকু ফরেস্টের লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না এইটুকুর জন্য পারমিশন নেই এইটুকুর জন্য পারমিশন নেই পাওয়া যায় না হ্যাঁ। আমরা প্রায় মনিদন্দার গাড়ি নিয়ে আসি প্রায় যখন মুড হয় চলো ঘুরে আসি মালটা হাঁটছে তোমার চিড়িয়াখানায় দেখা এই দেখার মধ্যে অনেক পার্থক্য রাত দিনের পার্থক্য জঙ্গলের পানি তুমি রিয়েল আর ওটা পুষা হ্যাঁ, হ্যাঁ। ওটা তো ন্যাচারাল হ্যাঁ যখন ইচ্ছা তখন দেখতে পাবা আর কত চাই হরিণ দুটো চলে গেছে না না জঙ্গলের মধ্যে ঘুরছে দুটো ছবি তুলছো মানে এটা দিয়ে ছবিটা তুলেছো তোমার ফোন থেকে আর নিচে আমার ফোন থেকে তোমার তোমার ব্যাক ক্যামেরা ভালো মালটা একটু কাছে গিয়ে আসলে না আসতে পারে একটু ওয়েট করলে এই দিকটা আসতে পারে এখানে থাকে তো কোন সময় এখানে আচ্ছা এইখানে থাকে কাদা বোধ হয় ওখানে না কি নুন খেতে আসে মানে বুঝলাম না হ্যাঁ। আচ্ছা। মানে ওরা খায় কত বড় শরীর ঘাস খায় গরুর মতো করে ভাই এদিকে আয় ভাই তুমি কি প্রথম গন্ডার দেখছো নাকি জঙ্গলে এই জঙ্গলে ফার্স্ট আমি গন্ডার দেখলাম আচ্ছা হাতি দেখেছি বাইসন দেখেছি বাইসন দেখিনি হাতিও দেখিনি বাইসন কি দিনে বেলা বেরোয় না মানে এই যে আজকে আচ্ছা, সকাল কোনো সময় নেই যে কোনো সময় আসতে পারে এই যে এটা বাস পাখি কি পাখি বাস পাখি ওই উঠছে না হয়ে গেল ধুয়ে গেছে চলো এই যখন টাওয়ার আছে তো আমি চাপড়ামারি জঙ্গলে এসেছি গেস্টকে নিয়ে গেস্টকে নিয়ে বলবে তো গেস্টকে নিয়ে এসছে টাওয়ারের প্রবলেম হচ্ছে এখানে শুনতে পাচ্ছি ভালো গেস্ট গেস্ট গেস্ট এই তো এই গেলাম এই ফিরে না পরে ক্লাস উঠবে না গন্ডাল গন্ডাল হুম একদম কাছে মরে তোর ভালো মাঝে একটা ছবি তোলো আমার গন্ডার নিয়ে ছবি উঠবে না তুমি আমার এমনি ছবি তোলো একটা এখানে দাঁড়া এখানে দাঁড়া এদিকে দেখো ছবিটা এই কোনটা আছে এখানে আচ্ছা এটা ভিডিও হচ্ছে অলরেডি এটা বন্ধ করে দিই এক সেকেন্ড রাখো না রে বাবা অন্যের